প্রিয় দর্শক ও ও তো কথা বলতে পারে না ও হচ্ছে গিয়ে উদ্ভিদ আমরা চুয়াডাঙ্গা জেলায় পাঁচটা কোম্পানির ভেন্ডি করেছিলাম সেই ভেন্ডি নিয়ে আমার মাথার চুলগুলো সব পেকে গেছে এই হচ্ছে গিয়ে ভেন্ডি চাষের সফলতা এবং অপকারিতা ভেন্ডি একটা ভালো জিনিস খাবেন ঠিক আছে রাগ হলেই আরাম করে চটকাবেন নাকের পোটার মতন লাগবে আরাম অলরেডি বউ বলেছে এইসব চাষ মাছ বাদ দিয়ে দাও ফকির হয়ে যাওয়া বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাফিজুর রহমান কৃষকের ভয়েস টেলিভিশন থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি অবশ্যই ভালো আছেন এর আগে আপনারা আমাদের পার্ট ওয়ানে ভেন্ডির পাঁচটা কোম্পানির প্রতিবেদন দেখেছেন তো আমরা তো জাস্ট পাঁচটা কোম্পানির রোপণ করেছি এবং গাছের গ্রোথ ট্রোথ এগুলো আপনাকে দেখাইছিলাম কিন্তু বিশ্লেষণ ব্যাখ্যা অনুসারে কে কেমন বেটার এটা কিন্তু আমরা দেখাইছিলাম না কারণ এটা তো ওয়েদারের উপরে ডিপেন্ড করে এবং হচ্ছে একটা সময়ের উপরে ডিপেন্ড করে এই চাষগুলি তো সেই শুভক্ষণে এখন আমাদের এসেছে তাই আমরা আবার সেই প্লটে এসেছি এবং পাঁচটা কোম্পানির ভিতরে বেটার কোন যাত্রা আমরা এখন পর্যায়ক্রমে চলুন প্লটে গিয়ে ল্যান্ডে গিয়ে আমরা সরাসরি দেখি কোন জাতটা বেটার হয়েছে এবং এই টেম্পারেচারে কিন্তু সব পাঁচটা ভ্যান্ড ভেন্ডি রয়েছে মনে করেন এখন টেম্পারেচার চলতেছে চল্লিশ এই চল্লিশ টেম্পারেচারের মধ্যেই পাঁচটা কোম্পানি হয়েছে অনেক অফিসার অনেক অফিসার অনেক দোকানদার কৃষকদের একটা ভ্যারাইটি খারাপ হইলে ওয়েদার উপরে চাপায় দেয় নাই চাষের ত্রুটি দেয় এইভাবে কিন্তু হয়ে থাকে আপনারা দেখবেন একটা বীজ দোকানে গিয়ে আপনি একটা কমপ্লেন দেবেন আপনার উল্টো বুঝাই দিবে ঠিক আছে নিজের ভুল কখনোই সেই স্বীকার করে না প্রিয় দর্শক এই সেই সীমানা এইখান থেকে এই পাশ আট নয় লাইন আপনার হচ্ছে গিয়ে এসিয়ার বুলেট চলুন আমরা এখন খেতে দেখব আপনার কীরকম হয়েছে এই যে বুলেটের ভেন্ডি এখান থেকে কিন্তু আমরা ভেন্ডি কেটেছি এই যে প্রত্যেক এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা করে ভেন্ডি কিন্তু কাটা হয়েছে এখনও কিন্তু তিনটা হয়ে গেছে একটা ফ্লাওয়ার ফুল স্টার্ট হয়েছে আর ওইখানে রয়েছে গাছের গ্রোথ এই যে কিন্তু এরকম গাছ কত পার্সেন্ট আছে এই এই নয়টা লাইনে আমরা দেখে নিই হ্যাঁ এই যে আপনার এখান থেকে ও আরেকটা মজার কথা হচ্ছে ঝড় বৃষ্টি প্রচুর হয়েছে টেম্পারেচার ভালো ছিল বুলেটের আপনার বুলেট তো হাওয়ার বেগে চলে বুলেটের কৌটা উড়ে গেছে অনেকের প্যাকেট নাই ময়লা হয়ে গেছে তো আমার ফার্স্ট পার্টে আপনারা প্রুফটা দেখতে পারবেন এই হচ্ছে বুলেটের এই অবস্থা সব গাছ যে শুরুতে যেটা দেখলেন আপনারা সব গাছ কিন্তু এমন না এই যে এই হচ্ছে গিয়ে চিচিড়ি গাছ টেম্পারেচারে টেম্পারেচার সহ্য করেনি মানে আমার ফিফটি পার্সেন্ট গাছ আছে যে ফিফটি পার্সেন্ট গাছ মানে আপনার ফিফটি কি দেখেন কিছু মারা গেছে কিছু ভাইরাস আসছে অনেক আমার এক ভাই বলেছিলেন যে কম্বো এবং ভাইরাস কত পারছেন চলেন এখানে তো গাছ অনেকই ডেট হয়ে গেছে হুম এই যে হচ্ছে কি আপনার এসিয়ার বুলেট এই যে এ একটা এই এ একটা গাছ এরকম হলে তো কৃষকের সব সময় ভালো লাগবে আসেন পরের লাইনটায় যাই পরের লাইনটা কি বলতেছে এই যে ভাইরাস চলে আসতেছে অলরেডি ভাইরাস চলে আসতেছে আর ভাইরাস চলে আসার পরে আপনার এই যে কম্বো ভাইরাস যেগুলো বলা হয় আর কি এই যে গাছ নাই গাছের নাই শেষ এই যে শ্বাস এই যে শেষ এইভাবে আপনার এসিআর বুলেট ধ্বংস হয়ে যাচ্ছে সে তো গাছ তো ধ্বংস হচ্ছেই সেই সাথে সাথে কৃষকরাও ধ্বংস করছে হুম আর কি ওই পাশে আসলাম এই দেখেন সেই ভাইরাস এই যে ভেন্ডি হলুদ গাছও যেমন সাহেব হয়ে গেছে ভেন্ডিও সাহেব হয়ে গেছে মানে আমি যতটুকু বুঝতে পারলাম এগুলো এই যে এই পাশের গাছগুলো বেটার আছে এগুলো মরতে মরতে একদম ডাল হয়ে গেছে ডেট হয়ে গেছে হ্যাঁ যেগুলো গাছ ভালো আছে মোটামুটি আপনার ভেন্ডি অনেক সুন্দর আছে এই যে দেখছেন কালার কালার নিয়ে কোনো সমস্যা নাই ধরন নিয়ে কোনো সমস্যা নাই গাছের লাস্টিং কম আপনার আমার যে ভিডিওটা আপনারা দেখছিলেন ফার্স্ট পার্টে ওটা একটু দেখেন কতদিন পরে আবার এই ভিডিওটা আপনার দিচ্ছি হয়তো বা পনেরো দিন আপনার এক মাস এরকম ইয়ে করে তো এটা হচ্ছে গিয়ে বুলেটের ক্যাটাগরি তো ওনারা তো অমৌসুম বলেছিলেন তো অমৌসুমের ভিতরে আমি প্র্যাকটিক্যালি বাস্তবে আমি যে জিনিসটা পাইলাম বুলেট আমি যে সময়ে করেছিলাম সে টাইমটা আপনার এই যে এখন যে উৎপাদন হচ্ছে যেখানে করেছিলাম ওখান তো উৎপাদন হয় না উৎপাদন হচ্ছে এখন জ্যৈষ্ঠ মাস এর ভিতরে বর্ষা আপনার টেম্পারেচার মিলেই আপনার এই ওয়েদারটা এই ওয়েদারের ভিতরে বুলেট ইজ গুড ভ্যারাইটি নয় এটা হচ্ছে কৃষকরা মেরে ফেলে দিবে কেন বলতেছি আপনার এটার ফিফটি পার্সেন্ট গাছ ডেট হয়ে গেছে মাতা পুড়ে ডেট হয়ে গেছে সেটা আপনাদের দেখাইছি এবং ভাইরাসও আছে জানি না আর কয়দিন পরে পুরা এই গাছগুলো ভাইরাস হবে ও আরেকটা জিনিস বলি এক এ বি এই যে এই গাছটা এই যে নিচের পুরাতন যে পাতাগুলি এগুলো কিন্তু ঠিক আছে ভাইরাসটা আসতে থেকে এক পাতা দু পাতা তিন পাতা চার পাতা এবং এখন থেকে যেগুলো আসতে থাকবে এগুলাই সব ভাইরাস ঠিক আছে কেবল স্টার্ট হচ্ছে ভাইরাস হওয়া আসার জন্য আর ওই যে আপনার গাছ ডেট হয়ে মারা যাচ্ছে এই হচ্ছে বুলেট এখন আপনারাই ঠিক করুন বুলেট করবেন কি করবেন না জ্যৈষ্ঠ মাসে এই বুলেট ভেন্ডি হবে না ডাইরেক্ট লিখে দেন আমি প্রুফ দিলাম আমি আমি তো নিজে করে দেখাচ্ছি কারণ জ্যৈষ্ঠ মাসের জন্য আপনার বেটার ভ্যারাইটি না বুলেট আমি বলে দিচ্ছি বুলেট করতে হলে নভেম্বর ডিসেম্বরে করতে হবে ঠান্ডা ওয়েদার থাকবে বুলেট ভালো বুলেটের দুই পার্টি আমি বলে দিলাম বুলেট ঠান্ডা ওয়েদারের জন্য বেটার বাট হট টেম্পারেচারের জন্য গুড ভ্যারাইটি নয় তো যাই হোক এইটা আপনার হচ্ছে কি বুলেট সম্পর্কে আপনার জানাইলাম এখন চলুন আর একটা ভ্যারাইটি সম্পর্কে জানি এবার আমরা বুলেটের পাশে অবস্থিত আছে বিজেতা চিট কোম্পানির নতুন একটা কোম্পানির ভ্যারাইটি কাশ্মীরি কাশ্মীরের প্যাকেটটা দেখছি এখানে আছে একটু দেখাই এটাও এই যে কাশ্মীরি ঠিক আছে এবং এর ফিল্ড রিপোর্টটা জেনে নিই কাশ্মীরি কিন্তু আপনারা ফার্স্ট পেটে দেখেছেন এটা বলেছিল যে এটা সারা বছর করা যায় আচ্ছা চলুন দেখা যাক সারা বছর এখন হচ্ছে জ্যৈষ্ঠ মাসের কি খবর তো আমরা যে ল্যান্ডের ভিতরে ঢুকে পড়েছি এটা হচ্ছে চারিপাশে যেগুলো আছে এখান থেকে নয়টা লাইন হচ্ছে আপনার বিজেতা সিড কোম্পানির এই যে বিজেতার গাছের আগে দোষ ধরি আপনার এই পর্যন্ত হাইট হয় এই পর্যন্ত হাইট হয়েছে এছাড়া বেশি হয়নি আমি পাতাগুলো আমি এখানে ওয়ান পার্সেন্টও আপনার ইয়ে রোগ পাচ্ছি না ভাইরাস যেটা বললাম আর কি এসিআই কোম্পানি যেটা পেলাম পাই নাই আমার যে ফার্মার আছে সে তুলতে ভুল করেছে এই যে এটা হচ্ছে গিয়ে বিজেতা ভ্যান্ডির কাশ্মীরি এই কালারটা দেখেছেন এখানে আসলে বিজেতা আপনার এসিআই এত বড় কোম্পানি ছাড়াও এদের ভ্যান্ডিটা অনেক বেটার আমি মনে করি আমি পাচ্ছি এই জন্যে বললাম আর এর দোষগুণ কী ধরবো এর গাছ তো সব একটা তো মরেন আপনার এসিআরগুলো ফিফটি পার্সেন্ট হয়ে গেছে এবং ভাইরাস আসতেছে বিজেতার গাছ মরে নাই ঠিক আছে এর গুণের কথা কি বলবো প্রচুর পরিমাণ ফল হয়েছে আপনার ইয়ে ছাড়া আপনার বুলেটের ছাড়া অনেক পরিমাণ ফল কাটা হয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো দেখতেছেন না এগুলো কিন্তু সব ফল কাটা এগুলো কিন্তু ফল কাটা এখন আবার এই যে এক দুই তিন এগুলো বড় হবে এই এটা একদিন পরে তোলা যাবে আর এটা ফুল আর এই যে এখনও রয়েছে যাই হোক কালারটাও বেটার গাছের অপরচুটিও গুড এবং এর একটা বিজেতার কাশ্মীর ভেন্টের একটা গুণ দেখলাম এর পাশের থেকেই দেখেন পোড়া ছাড়ে এই যে একটা হচ্ছে গিয়ে বডি এই দেখেন পাশে আর একটা পোড়া ছেড়েছে ওই যে আর ঠিক আছে আপনারা এই ভ্যারাইটিটা আপনার হচ্ছে টেম্পারেচার সহ্য করেছে এবং বর্ষাও সহ্য করেছে তো আমি এই জাতটাকে খারাপ বলতে পাচ্ছি না ঠিক আছে এটা এর দুই এক পার্সেন্ট দুই এক পার্সেন্টের ভেন্ডি এরকম ব্যাকা হয় এইটার এর খারাপ দিক দেখতে পাচ্ছি এই যে এই ভেন্ডিটা ব্যাকা হয়ে গেছে ম্যাক্সিমাম আমি ভেন্ডি তোলার সময় দেখছি যে ভেন্ডিগুলো ব্যাকা হয়ে যায় তো বিজেতার কাশ্মারি নতুন একটা কোম্পানি হিসাবে ওনারা যে ট্যাগে লিখে দিয়েছেন বৈশিষ্ট্যতে লিখে দিয়েছেন যে সারা বছর চাষ করা যায় তো সে তুলনায় এই দেখেন কি সুন্দর ভেন্ডি কালারটাও ন্যাচারাল ডার্ক গ্রিন দেখতেও মনে হচ্ছে এখনই তুলে বাসায় নিয়ে গিয়ে ভেজে খেয়ে ফেলি তো যাই হোক এই হচ্ছে গিয়ে আপনার বিজেতার গুণ সম্পর্কে এবং দোষ সম্পর্কে বললাম তো আমার কিন্তু কাশ্মীরি ভ্যারাইটিটা আমার পছন্দ হয়েছে আর কি কাশ্মীরি ভ্যারাইটিটা এসিএস ছাড়া বেটার তো চলুন আমরা আরেকটা কোম্পানির কাছে যাই প্রিয় দর্শক দুইটা দেশ পার হয়ে আসলাম এসিআই এবং বিজেতা এখন আমি ইস্পাহানির দেশে যাব এই যে ইস্পাহানির এই যে দেশে পা দিলাম এই যে আপনি এখন আমি যে ল্যান্ডে যাব এই ল্যান্ডে আপনার হচ্ছে গিয়ে ইস্পাহানির সম্পর্কে আমি বলেছিলাম ইস্পাহানি কিন্তু ওকে আঠারোশো মার্ভেলাস ওকে আঠারোশো একটা ভ্যারাইটি ফার্স্ট পার্টে আপনার বলেছিলাম যে কেমন কি হবে ট্যাগ সম্পর্কে সব অবগত আপনারা ফার্স্ট পার্টটা দেখবেন সেকেন্ড পার্টের কাজ হচ্ছে বেটার কোনটা আমি যে প্রতিযোগিতা শুরু করলাম পাঁচজন দৌড়াইলাম বেটার কোনটা আমরা কিন্তু অলরেডি এসিআই মাইনাস করে দিয়েছি বুলট ওটা বেটার জাত না ইস্পাহান আপনার বিজেতা কিন্তু টিকে আছে এখন ইস্পাহানির দেশে এসেছি ইস্পাহানি কি বলে দেখি এটা হচ্ছে ইস্পাহানির গাছ গঠন গাছের গঠন এই হচ্ছে তার ভ্যারাইটি এইগুলা যা দেখতে পাচ্ছেন এগুলা থেকে সব কাটা হয়েছে এটা একটা বেটার একটা জাত এর কোনো ভাইরাস আসে না আমি পাই নাই এই দেখেন <coughs> কচি টাইপের মতন ইয়ে হয় এই যে আপনার বিজেতার মতন সেম বাইরে বাইরের থেকে কয়টা ডালপালা হচ্ছে দেখেন এক দুই তিন আপনার বিজেতা ছাড়া এক কাটি উপরে বিজেতার একটা গাছে দেখলাম দুইটা পাশ পেংড়ি আর এটার হচ্ছে তিনটা গাছের কালার এবং ভেন্ডির কালার অনেক বেটার এর প্রচুর ফল ধরে মানে ছোট গাছ হিসাবে <coughs> অনেক বড় গাছ হাইট হয় না হ্যাঁ ভাইরাস নাই এটা কোনো ভাইরাস আমি পাই নাই ঠিক আছে এইটারও হালকা পাতলায় ভেন্ডি আপনার ব্যাকা হয় জানি না এটা পোকাই করে দিচ্ছে নাকি অতিরিক্ত ধরনের কারণে সেটা আপনারাই বুঝেন ওই পাশে একটু চলে আমি কিন্তু শিক্ষা পেয়ে গেলাম যে জ্যৈষ্ঠ মাসে আমি কাশ্মীরি এবং ইস্পাহানি কোম্পানির ওকে আঠারোশো ঢ্যাঁড়সটা বেটার পেয়েছি আমি কিন্তু এটা আমি আপনাদেরকে বলে দিলাম আমি নিজে যদি অন্য সময় করি তখন কিন্তু এই দুটোই করবো আবার নতুন কোনো কোম্পানিটা নিয়ে ডেভেলপের কাজ করতে পারি আমরা ইস্পাহানের দেশ থেকে ঘুরে এসেছি এখানে এখন যাব হিরাত দেশে মানে সুপ্রিম সিড কোম্পানির মহাবীর যে ভ্যারাইটিটা আছে ঢ্যাঁড়স বীজ হিরাত দেশে মানে সুপ্রিমের দেশে যাব তো এই গাছ পর্যন্ত তাল গাছ পর্যন্ত এটা হচ্ছে গিয়ে আপনার ইস্পাহানি কোম্পানি ছিল বেটার একটা জাত এখন চলুন আমরা হিরাত দেশে যাই এই যে প্যাকেট ম্যাকেট সব ঝড়ে বাতাসে উড়ে গেছে সেই সেই সুপ্রিম সিটের মহাবীর সিলটেল সব উঠে গেছে এটা কিন্তু বলেছিল আমার মনে আছে আপনাদের মনে আছে কিনা জানি না সেটা হচ্ছে গিয়ে শীত বাদে দেখবেন আমার ফার্স্ট পার্টে বলা আছে শীত বাদে সারা বছর আপনার হচ্ছে এই মহাবীর ভ্যারাইটিটা করা যায় তো এই যে এরা একটা দিক নির্দেশন করে দিয়েছিল যে শীতকালে এই ভ্যারাইটিটা হয় না ঠিক আছে এটা আমার আমি মনে করি ভুল ভুল ইনফরমেশন কোত্থেকে এই ইনফরমেশনগুলো প্যাকেটের ত্যাগে লাগাইছে জানি না যদি বলেন কেন চলেন বাস্তবে দেখি এ দেখেন এখানতেই দেখি এই যে আপনার ভ্যারাইটিটা ভাইরাস আসা শুরু করে দিয়েছে কম্ব রোগ আসা শুরু করে দিয়েছে অলরেডি ঠিক আছে এ কীভাবে টেম্পারেচার সহ্য করবে চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি আবার বর্ষা ঝড় এর গাছের ভেন্ডির এত সুন্দর কালার ঠিক আছে কুচি টাইপের একটা বেটার এটা হচ্ছে গিয়ে ডার্ক গ্রিন হবে না একটু লাইট গ্রিন হ্যাঁ এই হচ্ছে গিয়ে আপনার গাছ গাছের গঠন এই জাতগুলাই এই দেখেন ভাইরাস আসা শুরু করে দিয়েছে এই যে ভাইরাস আসা ও ওখানে একটা গাছ দেখাইলাম এটা হলো সুপ্রিম সিটির মহাবীর ওনারা কী রিসার্চ করছে আমি বলতে পারতেছি না তো আমি তো করলাম করে দেখতেছি এই অবস্থা এরও কিন্তু এই যে এশিয়ার মতন মাথা ভাইরাস লেগে কম্বরোগ হয়ে মরে যাওয়ার চেষ্টা করছে গাছ এখন মরা শুরু করেছে কারণ যে ভাইরাস কিছু কিছু আসতেছে এই হচ্ছে গাছের কোয়ালিটি হুম মহাবীর কিন্তু ভাইরাস সহনশীল একটা জাত না বীজ বিক্রির সময় অনেক রকম অনেক কথা বলে থাকে এই যে মহাবীরের এই যে গাছ আমি আর একটা কথা বলেছিলাম মানে এই ভ্যারাইটি তো আমার পছন্দই না আগের প্রথম শর্ত হচ্ছে ভাইরাস মুক্ত হতে হবে এর গুণ দোষ কিভাবে ধরবো বলেন এর গুণের কথা কি বলবো ভ্যারাইটিটা তো আপনার যেগুলো গাছ ভালো সেগুলো ভালো কিন্তু এই যে ভাইরাস হয়ে যাচ্ছে এই যে এই যে ভাইরাস ভাইরাস হয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনাদের প্রশ্ন থাকতে পারে গত পর্বে বলেছিলাম যে আসলে ভ্যারাইটি কিন্তু যতগুলো পাঁচটা কোম্পানি একই ওয়েদারে একই টাইমে একই দিনে লাগানো হয়েছে গাছ ছোট বড় কেন আমি বলেছিলাম দ্বিতীয় পর্বে ব্যাখ্যা করব। এগুলো কৃষকের জানা দরকার হুম গাছ কেন ছোট বড় হয় যেগুলো গাছ সব হয়ে গেছে এগুলো নিয়ে বিস্তারিত বলবো কারণ আর একটা গাছ হাইট আছে আমার পাশেই আছে অ্যাট লাস্ট আপনার হচ্ছে গিয়ে ইয়ার মালিক সিডের বিএসএফের সুমি আমার পাশেই আছে আপনারা ওই যে দেখতে পাচ্ছেন ওগুলার গাছ কিন্তু এদের ছাড়া বেশি হাইট হয়ে গেছে আচ্ছা আমি আগে সুপ্রিমজুটের মহাবীর বলি এ একটা বাজে জাত যে জাত ভাইরাস আসে কৃষকরে মারে ক্ষতিগ্রস্ত করে গাছের মাথা ফেটে মাথার মূল নষ্ট হয়ে যায় হ্যাঁ দিয়ে আপনার ঝাড় ঝাঁটা চেন ঝাঁটা এ দেখেন আমি একটা গাছ তুলছি দেখেন এই যে এই যে ঝাঁটা হয়ে গেছে কিছু আছে এর কৃষক কি এই জন্য টাকা দিয়ে বীজ কেনে হেট তো যাই হোক সুপ্রিম সিড মহাবীর বেটার জাত না কৃষকদের কাছে এরকম যদি ভ্যারাইটি দেওয়া যায় কি অশ্লীল ভাষা এবং কি বাজে ভাষা কথা বলে আপনারা একটু যারা ফিল্ডে আপনারা বড় বড় কোম্পানি আছেন এসির বাতাস খান খালি টাকা ইনভেস্ট করেন মরে যাক কৃষক মরে যাক কৃষকের নিয়ে তো সবাই সিনেমেনি খেলে তো যাই হোক আমি যেটা বলতে চলেছিলাম আমার কাছে সুপ্রিম সিডের মহাবীর এটা একটা বেটার জাত না আমার পছন্দ না আমি এইটার ভিতরে চারটা কোম্পানি চারটা দেশ থেকে ঘুরে আসলাম চারটা দেশের মধ্যে এশিয়ার বুলেট আর হচ্ছে জ্যৈষ্ঠ মাসের জন্য এশিয়ার বুলেট আর হচ্ছে এই <coughs> সুপ্রিম সিটের মহাবীর এ দেশে আর কখনো আমি যাব না এ দেশের যাবও না আর কারো বলবো যে এই দেশের কারো যেও না আমার কাছে এক্সপিরিয়েন্সের ডাটা আছে ফুটেজ আছে ওয়ার্ক আছে টাইম আছে ওয়েদার আছে সব কিছুর প্রুফ আছে আমার কাছে তো যাই হোক আমার কাছে বেটার হচ্ছে বেজেতার কাশ্মীরি বেটার হচ্ছে গিয়ে ইস্পাহানি ওকে আঠারোশো কোটি ওখানে তো চারটা দেশ থেকে ঘুরে এসেছি এটা লাস্ট পঞ্চম দেশ হচ্ছে ইয়ার মালিক সিডের বিএসএফের সুমি এই দেশে আজকে আমার পদর্পণ এই যে শুরু করলাম আমি এখন সুমির দেশে লেডিস ফিঙ্গার সুমি একটা লেডিস নেম এবং এর একটা ঢ্যাঁড়সের একটা নেম আছে লেডিস ফিঙ্গার তো এই লেডিস ফিঙ্গার লেডিস নেম দেশে আমি এখন ঘুরতেছি চলুন দেখা যাক কি অবস্থা প্রিয় দর্শক একটা জিনিস বলি এ দেখেন আমার হাইট প্রথমেই আমি বলি আমার হাইট কিন্তু পাঁচ ফিট সাত ইঞ্চি সেই অনুযায়ী কিন্তু আমার প্রায় সেম এই সুমি ভ্যারাইটি হয়ে গেছে আপনাদের কাছে প্রশ্ন হাইব্রিড ভেন্ডি কি এত লং হয় গাছ এত বড় হয় আসলে আমার হয়তো বা কোনো ভুলও থাকতে পারে আমি যতদূর জানি হাইব্রিড গাছ এত বড় হয় না এই যে এত বড় গাছ হয় না ছোটোর থেকে অনেক বেটার কারণ সুমি এর আগেও যে বায়ারের যে সুমিটা ছিল আমি কিন্তু ওগুলা দেখেছি ফিল্ড রিপোর্ট আমার কাছে আছে জানি ছোটোর থেকে এত পরিমাণ এত পরিমাণ হচ্ছে গিয়ে আপনার ফল ধরে এবং গাছ ছোট থেকে এত বড় হাইট হয় না হাইস্ট মাজা পর্যন্ত এবং কিছু কিছু লোকের দেখেছি ভেন্ডি নাই দাম নাই ভেন্ডির গাছের মাথা কেটে দিচ্ছে সেখান থেকে আবার পাশ পেঙড়ে বেরিয়ে বা আপনার ভেন্ডি হচ্ছে সুমির এত ভালো একটা গুণ ছিল আমি জানি না এবার ইয়ার মালিক সিট কোম্পানি বায়ারের সাথে কি চুক্তি চলে গেছে না কী হয়েছে জানি না এটা তিনিরাই বলতে পারবে এবং এদের ভ্যান্ডের যে কোয়ালিটিটা ছিল চিকন লেডিস ফিঙ্গার মানে ফিঙ্গার যে আঙুলের মধ্যে এরকম সময় এর এর ভ্যান্ডের কোয়ালিটিটা আমার মোটেও পছন্দ হচ্ছে না ঢ্যাবা ঢ্যাবা টাইপের এই যে ঢেবা ঢ্যাবা টাইপের এরকম মোটা মোটা হ্যাঁ এ বাজারে নিয়ে গেলে ওই কী ভেন্ডিয়ে এত বড় গাছ হয়েছে এই সুমি গাছের আর একটা বেটার কিছু একটা জিনিস দেখায় এদিকে নিয়ে আসেন ভাইজান এই যে এ একটা এ একটা গাছ কিন্তু একটা মাদার গাছ বডি হচ্ছে এটা এখান থেকে এগুলো পাশ ভেঙে হয়েছে ভালো কথা আমার এত বড় গাছ হাইট তো দরকার নাই আমি চেয়েছি বেটার হাইব্রিড সেই বিশ্বাসে সুমি ভাইটি নিয়ে এসেছি হ্যাঁ তো ওদের ছাড়া এদের গাছ এত বড় হয়ে গেছে একই টাইমে একই ওয়েদারে নিয়ে আসা কিন্তু এই সুমি ভ্যারাইটি ছাড়া আপনার বিএসএফের সুমি ভ্যারাইটি ছাড়া আমি কিন্তু ছোট গাছে ফল বেশি পেয়েছি পর্যাপ্ত পরিমাণ ধরন এবং অনেক বেশি আর এটার ফল কিন্তু আমি ওইভাবে যেভাবে পাওয়ার কথা মানে আমি তো জানি সুমির ওপরে কোনো বীজ নেই সেই হিসাবে আমি এই এয়ার মালিকের এই বীজটা করেছিলাম তো এই অবস্থা আমার যে আর কয়েকদিন পরে দেখবেন যে আমার ছাড়াও গাছ বড় হয়ে গেছে হ্যাঁ এত বড় এটা তো আমি ছোটোবেলা থেকে দেখছি দেশি একটা জাত ওপিয়া একটা ভ্যারাইটি তাদের গাছ অনেক বড় হয়ে যায় বড় বড় গাছ হয় অনেক কৃষকরা এত বড় গাছ পছন্দ করে না আমাদেরকে বলে কারণ আমার বীজের দোকান আছে আমাদের কাছে কৃষকরা মতামত দেয় বলে যে ভাই আমরা ছোট ছোট গাছ হবে এবং ছোট ছোট ভেন্ডি ছোট ছোট গাছে প্রচুর ভেন্ডি ধরবে ছোট থেকে দুই পাতা তিন পাতা থেকে এরকম জাত দিবেন গাছ যেটা বড় হয়ে যায় সেরকম আমাদের পছন্দ নয় তো এই হচ্ছে কি সুমির অবস্থা এখন কেন এত বড় গাছ হলে সুমির দেশে এসে এ তো ইংল্যান্ডের মহিলা মতন মনে হচ্ছে এখানে হয়তোবা আমার জমির কোনো সমস্যা আছে ওইখানে যে বলেছিলাম যে কেন এত বড় ছোট হয়েছে আর না হয় জাতের সমস্যা যদি আমি একই টাইমে একই ওয়েদারে এই আমি পাঁচটা কোম্পানি ভ্যারাইটি করলাম তার মধ্যে কিছু কিছু ভ্যারাইটি আছে আমার মাজা পর্যন্ত হয়েছে কিছু ভ্যারাইটি আছে আপনার হাঁটু পর্যন্ত হয়েছে ফলন তো কম হয়নি আবার এই যে সুমি ভ্যারাইটি আমার এই যে বুক পর্যন্ত কান পর্যন্ত হয়ে গেছে তো এত আপনার হচ্ছে তো আমি বড় এটা চাইনি আমার এটা পছন্দ না এত বড় গাছ হওয়া আমার পছন্দ না মানে আমি ব্যক্তিগতটা মন দিয়েছি আমার কৃষকরাও আমার মনে হয় না যে এটা বলা হচ্ছে এটা ওপি ভ্যারাইটি দেশি ভ্যারাইটি ঠিক আছে কয়দিন আগে ভেন্ডি তুললাম দেখলাম যে গাছ অতিরিক্ত ঘন হওয়ার কারণে মানে যে আমি এত ডিস্টেন্স দেখেন আঠারো ইঞ্চি পর পর আমি এই ভেন্ডি গাছ লাগাইছি ঝাঁকড়া হয়ে আপনার এই অবস্থা হয়ে গেছে তো আমি যেটা বলছিলাম হয়তো বা জমির আল্লাহ তালা যে জমি দিয়েছেন এই জমিতে আমাদের ছুটে ছড়িয়ে পড়তে বলেছেন তো এই জমিতে আপনার হচ্ছে গুণাগুণ হয়তো বা চিকন মাটি মোটা মাটি হ্যাঁ এরকম কিছু আছে আর না এই জাতের সমস্যা জাত এ লং জাত হয় এইটাই হচ্ছে গিয়ে এর আগে আমি বলেছিলাম যে ছোট বড় কেন হয়েছে আমরা অনেক সময় দেখি যে ছোট বড় গাছ হইলে আমরা দেখি যে জমির উর্বরতা শক্তির কারণে অথবা কিন্তু হইলে তো ওই দিকেও হবে আমার প্রশ্ন হচ্ছে ওই গাছগুলো তাহলে কেন হয়নি কারণ ওই গাছগুলো ওই রকমই শর্ট আপনার যতদিন জীবনকাল আছে ততদিন আপনার ওই গাছ হবে আর এখানে একটা জিনিস বলি সুমি গাছে দুই এক পার্সেন্ট ভাইরাস আছে দুই এক পার্সেন্ট ভাইরাস আছে কিছু ভেন্ডি ব্যাকা হয়ে যায় এই যে এরকম ব্যাকা হয়ে যায় ঠিক আছে এরকম ব্যাকা হয়ে যায় আর বাদ বাকি যে হাইট হয়ে যায় এই হচ্ছে গিয়ে সুমির প্রবলেম তবে আমার সুমি আমার পছন্দ হলো না বাদ বাকি মতামত কৃষকের হাতে ছেড়ে দিলাম আপনাদের যাতে ভালো মনে হয় আমার এই এক্সপিরিয়েন্সের আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি মনে হয় যে সুমি ভালো আপনারা করতে পারেন কিন্তু বায়ারের যে সমিটা ছিল ওইটা অনেক বেটার ছিল আমি আজকে পাঁচটা কোম্পানির ভেন্ডি অবজার্ভ করলাম এক্সপেরিমেন্ট করলাম এর ভিতরে আমি দুইটা জাত সিলেকশন করছি বেটার সেটা হচ্ছে বিজেতা সিডির কাশ্মীরি এবং এটা একটা নতুন কোম্পানি আর পুরাতন কোম্পানির মধ্যে ইস্পাহানি কোম্পানির ওকে আঠারোশো মার্ভেলাস ওকে আঠারোশো কুড়ি এরা কিন্তু আমার কেউ ঘুষ দেয়নি ঠিক আছে আমি যেটা পেয়েছি সেটাই বলেছি কারণ মিথ্যা বললে আমার স্বয়ং আল্লাহ সহ্য করবে না আমি যেটা বাস্তবে আসলে পেলাম সেটাই আপনাদেরকে বললাম হ্যাঁ তবে হ্যাঁ এখনকার টাইম হচ্ছে জ্যৈষ্ঠ আষাঢ় মাস সামনে আষাঢ় মাস আজকে হচ্ছে আপনার সম্ভবত সাতাশ তারিখ জ্যৈষ্ঠ মাসের হয়তো বা দশ বারো দিন বাংলার তো আমরা যে পাঁচটা কোম্পানি একই টাইমে একই ওয়েদারে কোনোটারই যত্ন ত্রুটি করি নাই সবারই সেম ত্রুটি সেম স্প্রা সেম জিনিস এবং ওরা কিন্তু সেম ওয়েদারে সেম টাইমে রোপণ করা হয়েছিল তো যাই হোক আপনার সব কিছু ব্যাখ্যা অনুসারে আপনার যুক্তি অনুসারে কথা তথ্য তুলে ধরেছি ভেন্ডি চাষের পদ্ধতি আমি করি না এগুলো হচ্ছে গিয়ে আমি করে আপনাদেরকে রেজাল্টটার ফলাফল দেখাই ইউটিউবেতে দেখবেন অনেকেই চাষ পদ্ধতি দেখাই আপনার সমাধান কৃষকের যদি কোনো কীটনাশক লাগে সেটা সমাধান দেয় আমি ওগুলাও করব তবে আমি যেটা করতেছি যেটা শুরু করেছি আমি এটার আগে শেষ দেখতে চাই আসলে কোম্পানিরা এইভাবে লাগামহীন কিভাবে কৃষকদের ঠকাচ্ছে এইগুলো আমি আমি আপনাদেরকে তুলে ধরতে চাই চলো চলুন আমরা পাঁচটা কোম্পানির কিছু ভ্যারাইটির আপনার ফোর্ট আমরা তুলেছি মানে ফল তুলেছি সেগুলো কেরকম সাইজ কেমন কালার ইয়ে, চলেন দেখে আসি এই যে প্রিয় দর্শক এটা হচ্ছে আপনার এশিয়ার বুলেট এই লং হয় এর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ডার্ক গ্রিন পাবেন আর এইটা হলো লাইট আর গাছে তো ভাইরাস ফ্রি এটা হচ্ছে গিয়ে বিজেতার কাশ্মীরি ও এটা ছাড়া লং বেটার এটা কিন্তু এটা এই ক্যাটাগরিটা দেখেছেন মাথা এখানে চিকন পেট ডোবা মোটা মানে ডোবার টাইপের আর এটা কিন্তু ডোবার টাইপের নাই বিজেতার এটা কিন্তু ডোবার নাই সেম জিনিস মাথা একটুখানি চিকন এখান থেকে শেষ পর্যন্ত এর কালার কিন্তু ডাবল নাই এটা হচ্ছে কি দেখেন এখানেও শেষ থেকে শুরু পর্যন্ত একদম ডার্ক গ্রিন এর এই ভ্যারাইটিটা আবার অনেক লং হয় আমি যা বুঝতে পারছি সবার ছাড়া এখানে দেখেন চারটা কোম্পানির পাঁচটা কোম্পানির ভ্যারাইটি এখানে দেওয়া আছে সবচেয়ে লং বেশি হয়েছে আপনার বিজেতা কোম্পানির আর কালারটাও খুব দারুণ এবার আসুন এটা হলো গিয়ে আপনার ওকে আঠারোশো কুড়ি হুম এটা হলো কচি কচি ভাব ঠিক আছে এই দেখেন এরও কিন্তু এই জায়গাটায় হালকা একটু সাদা হয় মানে সাদা বলতে কি টিয়ে সবুজের ভিতরে যে একটা সাদা হয় সেই সাদা এই এতটুকু মানে এক কর সিস্টেম এই যে আঙুলের এক করের সিস্টেম আর বাদ বাকি কিন্তু ডার্ক গ্রিনে আছে আর এই একটা জাত এটা হচ্ছে কি আপনার মহাবীর মহাবীরের যে গাছগুলো ভালো তাদের ভ্যারাইটি কিন্তু এরকম হয়েছে হ্যাঁ এটা হলো সুপ্রিম সিড কোম্পানির এছাড়া লং আর হয় না আর এইটা হচ্ছে কি আপনার ইয়ার মালিক সিটের বিএসএফের ইয়া কি জানে বলে সুমি ভ্যারাইটি এই সুমি ভ্যারাইটি আপনার এরকম সাইজ হচ্ছে এছাড়া গতকালকে ভ্যারাইটি তোলা হয়েছে তো এতটুকুই কিন্তু শর্ট হয় না এছাড়া এই সাইজের হয় কিন্তু সুমির গাছ ঘন হইলে একটা সমস্যা হয় সেগুলো সব সাদা হয়ে যায় এই হচ্ছে গিয়ে আপনার পাঁচটা কোম্পানির ভ্যারাইটির টাইপ আপনার পাট পাট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনাদের বেটার হয় আপনারা লাগাইতে পারেন তবে জ্যৈষ্ঠ মাসের জন্য বুলেট করবেন না জ্যৈষ্ঠ মাসের জন্য মহাবীর করবেন না সুপ্রিম সিডের জ্যৈষ্ঠ মাসের জন্য সুমুও করবেন না আমি বলি Sumi variety bullet variety Mahavir variety November December করবেন শীতের ভিতরে ভাইরাসও পাবেন কম কারণ এরা টেম্পারেচার শক্তি ধরতে পারে না অনেক ভ্যারাইটি দেখেছেন মাথা চিকন হয়ে গেছে ছোট হয়ে গেছে মাথা ফেটে গেছে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখলেন পাঁচটা কোম্পানির ভেন্ডির full report land report field report যাই বলেন আমি এটা আপনাদের দেখাইছি কোনটা অপশন কোনটা বেটার কোনটা বেটার অপশন সেগুলো আপনারা এর ভিতরে পাবেন আমি এই ভেন্ডিটা কেন করলাম শুরু থেকেই আমি আপনার বলে দিয়েছি পাঁচটা কোম্পানির কেন করলাম তার একটাই কারণ আমি বোকাদের মতো দেখা দেখি চাষ করব না আমি বোকাদের মতো আপনার হচ্ছে কি শুনে শুনে চাষ করব না ঠিক আছে এই এক্সপেন্সটা আমার হয়ে গেছে অলরেডি আমি যদি জ্যৈষ্ঠ মাসে কখনও উৎপাদন মানে ভেন্ডি উৎপাদন করতে চাই সবজির ক্ষেত্রে আমি কিন্তু বিজেতা কাশ্মীরি এবং ইস্পাহানির ওকে আঠারোশো কুড়িটাই করব। এটা আমার পছন্দের আপনারা এটা মনে করেন না যে তাদের কাছ থেকে আমি ঘুষ বা কোনো কিছু পেয়েছি আমি ওগুলা করি না সেসব কোম্পানির সাথে আমার যোগাযোগই নাই তো যাই হোক প্রিয় দর্শক যেটা বলেছি আপনার একটা টাইম চলে যাবে একটা চাষ করতে এক বিঘে বা তেত্রিশ হাজার অনেক হিউজ একটা টাইম লাগে হিউজ একটা হচ্ছে গিয়ে অর্থ লাগে এবং দেখা যাচ্ছে ওই চাষের ওপরেই আপনার সংসার ডিপেন্ড করতেছে তো এবং দেখা যাচ্ছে আপনারা ওই ফলটা উৎপাদন হচ্ছে বীজে মায়ের খেলেন তো বীজ কোম্পানিদেরকে আমি একটাই অনুরোধ করব আপনারা বীজ নিয়ে ভালো করে রিসার্চ করে এই পা ফাটা দেন তাদের যদি ভালো বীজ দেন আপনাদের মাথায় তুলে রাখে এবং কি আমি দেখেছি কৃষকরা কিন্তু দোয়া করে এই দোয়াটাও কিন্তু পেতে পারেন আপনারা যদি এইভাবে ভুল করে ব্যবসা করতে থাকেন কৃষকদের নিয়ে সিনিমিনি করে থাকেন একটা জিনিস বলি আপনি যদি এই বীজ ব্যবসাটা সেবার মাধ্যমে করেন সেবা করেন কৃষকদেরকে দিয়ে সেবা করেন এখান থেকে কিন্তু কয়টা জিনিস পাচ্ছেন দেখেন সেবার ভিতরে আপনার বিজনেসটাও হচ্ছে আপনার সংসারটাও চলছে আবার দোয়া পাচ্ছেন তাদের কাছ থেকে এবং মার্কেটের একটা ভ্যালু তৈরি হচ্ছে মার্কেট ভ্যালু তৈরি হচ্ছে আর যখনই আপনার অপরচুনিটি খারাপ দিকে চলে যাচ্ছে আপনি দেখা যাচ্ছে বীজ সম্পর্কে জানেনই না আপনার টাকা আছে এলসি করছেন বা এখান থেকে অনেক ওখান থেকে কালেকশন করছেন করে প্যাকেট করে দিয়ে দিচ্ছেন কৃষকদের হাতে লোকালে চলে আসতেছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এইভাবে অনেক কোম্পানি আজকে দেখেন হারিয়ে গেছে নীল সাগরের একটা বিরাট একটা অবস্থান ছিল কোথায় আছে কৃষি মাঠের ভেজিটেবল একটা বিরাট একটা অবস্থান ছিল কোথায় আছে তারা আপনার গ্যাটকো সিড কোম্পানি আমার অনেক ফ্রেন্ড চাকরি করতো এখনও অন্যান্য কোম্পানিতে চলে গেছে তো যারা রিচা রিসার্চ করে যে বীজগুলো দেয় তারা কিন্তু কোম্পানি এখনও টিকে আছে তো আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে বলবো যে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন এই দোয়া আপনাদের কাছে চাচ্ছি এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম